ছোট বলছিলাম কিন্তু ছোট না গাই অনেকটাই বড় মেলা কিন্তু আর এখনো কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে good morning guys welcome back to my channel আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে আর আজকের এই ভ্লগে আমি তোমাদের দেখাবো আমাদের বাঁকুড়ার যে দশরবান্ধের গাজনটা হয় সেই গাজনটা আর শুনেছি নাকি ওই গাজনে মানে এ টু জেড কিন্তু পাওয়া যায় মানে ঝুড়ি কুলা থেকে শুরু করে খাট মানে মানুষের যে দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্র দরকার হয় সব কিছুই কিন্তু ওই মেলায় পাওয়া যায় আর একতাশ্বরের মেলার থেকেও কিন্তু খুব কম যায় না এই গাজনটা আর আজকে তোমাদের দেখাবো এই সাড়ে ছয় ইঞ্চির স্ক্রিনে আমাদের যে দশর বাঁধ আছে সেই দশর বাঁধের গাজন মেলা সো চলো যাওয়া যাক এখন চলে এসেছি দেখতে পাচ্ছ মিউনিসিপালিটি ওই যে আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটি সেখানে আর এখানে গাড়িটা আর কি রেখে দিয়েছি স্কুটিটা এখান থেকে আর কি ভিড়টা এখানে লেগেছে তো চলো এখান থেকে আর কি যাব আর এখন টাইম হচ্ছে দেখতেই পাচ্ছ সাতটা আটান্নর মতো দেখতে পাচ্ছ গাইস এখান থেকে মানে ঠিক এই জায়গার থেকে বাইক সাইকেল সব কিছু রাখা স্টার্ট হয়ে গেছে তো চলো ফার্স্ট ভিড়টা একবার দেখো মেলা এখানে ঢুকতে না ঢুকতে কিন্তু রাস্তার দুই পাশে মানে বিভিন্ন ধরনের আর কি দোকান বসে গেছে আর ভিড়টাও কিন্তু অনেকটাই আছে তো চলো যাওয়া যাক আরও গভীরে আরও গভীরে মেলায় এগিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছ একটা বড় ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছে হাই ব্লগ গজব বেজতি হ্যাঁ তোমার কাছ থেকে একটা ওপিনিয়ন জানতে চাই এই যে এসছো এখানে কেমন লাগছে তোমার জায়গাটা এমনিতেই ভালো মেলা আবার ভালো লাগছে তুমি এসেছো তার থেকে বেশি আরো ভালো লাগছে সবাই দেখছে কিন্তু ব্লগ বানাচ্ছি ঠিক আছে এলিয়েন চলে এসছে তো গাইজ এইদিকে হচ্ছে মন্দিরটা সো চলো একবার মন্দিরটা দর্শন করে আসি মানে যার জন্য আর কি এই মেলাটা এখানে হচ্ছে তো চলো আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে শুনতেই পাচ্ছ তোমরা কপিরাইটের ব্যাপার আছে তো তোমরা সিনেমাটিকের মাধ্যমে দেখতে থাকো তোমাদের তো মন্দিরটা দেখালাম এরপর একটু এসছি অফ সাইডে মানে মন্দিরটা তো ওই দিকে রয়েছে আমরা এখন চলে এসছি মানে যে কোর্টটা হয় না সেই কোর্টের দিকে তো চলো এদিকেও কিন্তু আমি জানতাম না মানে ওইদিকে ডাইরেক্ট চলে গেছি তো ছোট বলছিলাম কিন্তু ছোট না গাই অনেকটাই বড় মেলা কিন্তু আর দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে চারিপাশে আরও যে কোনো অনেক দোকানদানি সব বসেছে তো সব কিছুই তোমাদের একটু একটু করে তুলে ধরছি আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না বড় বলতে অনেক কিছু এটা সেটা এক্সট্রা কিছু দেখিয়ে তোমাদের আর সময়টা বরবাদ করবো না তাই শর্টের মধ্যেই তোমাদের মানে জাস্ট মেন জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি যদি তুমি বাঁকুড়া থেকে দেখছো তোমরা তো জানোই যে এই জায়গাটার গাজনটা কতটাই ফেমাস তো ভিডিওটা তোমরা শেয়ার করে দিও একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকার সাথে তো দেখতে থাকো অনেকক্ষণ টাইম কিন্তু ঘুরলাম এরপর বাড়ি যাওয়ার পালা আর দেখতেই পাচ্ছ রোদে মানে একদম ঘাম দিয়ে দিয়েছে আর এখনও কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে তো চলো এরপর বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর যদি বাঁকুড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের বস তো চলো আজকের মতো বাই টাটা